তারপর আবারও মা বাবা ডেইরি ফার্মের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ মোটামুটি কিছুদিন পর নতুন নতুন কিছু কালেকশন নিয়ে আসছি সবাইকে দেখাচ্ছি নতুন গাভিগুলো এবার বিভিন্ন ভালো জাতের গাভি আছে সবাই গাভিগুলো সবাইকে মানে দেখাচ্ছি সবাই ভালো জাতের গাভি কিনবেন সবাই পালেন এই যে আমার কাছে যে গাভিগুলো আছে এটা অনেক উন্নত উন্নত জাতের এগুলা আমরা বাংলাতেও সবাই বলি সবাই বলি অস্ট্রেলিয়া তো মূলত অস্ট্রেলিয়া তো কোনো গাবি ওরকম নাই এটা হচ্ছে অরিজিনাল হলিস্টিং ফিজিয়াম এগুলা ভালো দিনের কোন এখনো কোনোটায় মানে দাঁতা নেই সব মানে আদার এবং সবগুলা গাব সবগুলা গাব দেওয়া আছে এগুলা মিনিমাম কত পনেরো বিশ লিটার দুধ অনায়াসে দেবে এটা অনেক অনেক মানে বড় হবে দেখেন এই যে এই বাচ্চারা এই আছে এখন এটা দাঁত না এটাও গাব এটাও গাব দেওয়া দ্বিতীয় নম্বর এটাও গাব দেওয়া এই দুই নম্বরটাও একটাও মানে দাঁত নেই সব আদার এবং কি বাচ্চা এটাও এটাও গাব দেওয়া আর এই তিন নম্বরটা এটাও ছয় মাসের গাব এটা ছয় মাসের গাছ যে কেউ চেক করে নিতে পারবেন এটা এটাও দাঁত নেই এইবার এটাও মনে এটা যতটুকু মেবি এই মাসেও বা সামনের মাসে মনে এটা ডেলিভারি হবে এটা এটাও দাঁত নেই এটা সামনের মাসে ডেলিভারি হবে আর এই গরুটা এটাও এটাও সামনের মাসে ডেলিভারি হবে এটাও দাতা নেই এই গরুটার মধ্যে মুন্ডি মিক্স আছে যে বিখ্যাত যে জাত আছে মুন্ডি মুন্ডির জাত এটা মধ্যে মিক্স মিক্স আছে এটাও সামনে মাসে প্রোডাকশন আছে একটাও মানে সব আদাতি সব মানে এটা বিশাল বড় বড় হবে কেউ নিলে দেখতে পারেন বা দাম দর বললাম না সে আগে দেখুক কেউ চয়েস হলে নিতে পারবে খুব উন্নত মানে ভালো বাচ্চা বললাম না যে গরু দেখেন দেখে কেউ যদি চয়েস হয় আমার ভিডিও স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করবেন দেখবেন যদি ভালো হয় কারণ আগে দেখেন ভালো যাতে গরু কিনে কেউ গরু কিনে পরে লস লসের কোনো ই নাই গরু ভালো যাতে গরু কিনে দেখে গরু কিনতে হবে যে গরুগুলো আছে অনেক উন্নত মানের জাত এখনই অনেক বড় আরো বড় হবে এটা একটাও এখন মত দাঁত নাই ভালো জাতের গরু আরো কিছু গরু আছে আরো কিছু গরু দেখায় এগুলো সব প্রেগনেন্ট আরো কিছু গরু আছে উন্নত জাতের গরু আছে দেখেন কেউ চয়েস চলে নিতে পারবেন এটা এটাও হলিস্টিক ডিজাইন পার্সেনের বাচ্চা এটাও গাব দেওয়া এটাও এটাও গাব এই যে একটা বাচ্চা আছে এটাও এটাও গাব দেওয়া এটাও দুই মাস হয়েছে চেক দিতে পারবে না এটাও গাব সব একটা কোনো মানে মানে দাঁতা নেই বাচ্চা সব বাচ্চা এটা গাব দেওয়া এটা দুই মাসে গাব দেওয়া এটা এটাও গাবদা এটাও পার্সেলের বাচ্চা একদম মানে ভালো পার্সেলের বাচ্চা এটা আমরা বলি মানুষ বলে রানী শঙ্কর মানে রানী শঙ্কর বলতে কিছু আছে কিনা জানে সব এটা রানী শঙ্কর মানে অনেক দুধ দেবে এটা এটা একটা বিশ লিটার পনেরো লিটার বিশ লিটার একটা দুধ দেবে এই একটা বাচ্চা আছে এটাও বলে রানী শঙ্কর রানী শঙ্কর আর এটা এটা এটা হান্ড্রেড পার্সেন্টের বাচ্চা এটা হান্ড্রেড পার্সেন্ট নিতে এটা এটা এটা এটা এটা সাত মাসের এটা এটা অনেক অনেক জাতের এটাও সাত মাসের গাভ এটাও আপনারা দেখতে পারেন যে বাচ্চাগুলো সব পার্সেন্ট বাচ্চা কেউ যদি গরু পালন বাচ্চা কিন্তু আগ্রহী ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করেন অনেক উন্নত মানের বাচ্চা একটু স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করবেন বাচ্চাগুলো হান্ড্রেড পার্সেন্টের বাচ্চা অনেক ভালো উন্নত মানের বাচ্চা এখন আমরা দেখতে পারেন এটা মূলত আমার কোনো পেশা না শখ করে গাবি পালি আমি চাচ্ছি যে মানুষকে ভালো জাতের বাচ্চা দেওয়ার জন্য গাবি এনে দেওয়ার এই বাচ্চাগুলো অনেক কষ্টে সংগ্রহ করছি কেউ যদি নিতে চান তাহলে যোগাযোগ করতে পারে ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এটা অনেক হাই কোয়ালিটির বাচ্চা এইগুলা এইগুলা একটা গরু থাকলে শান্তি কারণ এগুলা কোনো মানে দুইবার তিনবার কোনো বীজ দেবেন একবারই বীজবার রাখে এটা অনেক ভালো উন্নত মানের দেখতে পারেন সবাই দেখেন যদি কেউ সহজ হয় ভালো উন্নত মানের বাচ্চা কিনতে চান তাহলে যোগাযোগ করেন ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সবাইকে ধন্যবাদ